Oh, সাইবার কফি দিতে পারি চালু একটা সাইবার কফি আর কি লাগে কিন্তু আমার কথা এই কে শুনবে কে বলবে আমার কথা কেন এই বাড়ি বিক্রি হবে না কেন ডেভেলপারকে দেওয়া যাবে না কি আছে ঘোরার বাড়ি ভাঙা বাড়িতে হ্যাঁ এই ভাঙা বাড়ি ভাড়া দিয়ে সংসার চালাতে হবে যত সব ছোট লোকই কাজ কারবার আমার একটা ব্যবসা হোক নিজের পায়ে দাঁড়াই এটা কেউ চায় না সকালবেলা এরকম চিল্লাইতেছিস কেন কোন আইনে লেখা রয়েছে সকালবেলা চাচানো যাবে না বলেন পেনাল কোডের কোন ধারায় লেখা রয়েছে না লেখা নাই লেখা নাই আমারই ভুল হয়েছে এখন একটু চুপ কর চুপ কর আমি চুপ করবো কেন আপনি চুপ করেন আপনার কখনো তাহলে সংসার চলবে না you are a old man আমি থাকবো কেন তুই থাক হাজবেন্ডের বাড়ি থেকে নকআউট হয়ে এসে এখন বাপের বাড়িতে পড়ে রয়েছে আর বড় ভাইকে নলেজ দেওয়া হচ্ছে নলেজ গিভিং সিরিমনি এত যদি নলেজ থাকে তাহলে নিজের লাইফে কাজে লাগা হাজবেন্ডের পা ধরে পড়ে থাক মাফসা সংসারটা দেখবে অন্যরে কেন দিতে আসে ভুলে যাস কেন বারবার যে তুই আমার চেয়ে বয়সে ছোট আর কখনো এমন করবি না বেয়াল তোলদারি কোথাকার তুমন হুম কে রে কোনটা ওই যে ওইটা ও নতুন আসছে বাবার বদলি চাকরি আগে কুমিল্লায় থাকতো এখন এই যে তেষট্টি বাই দুই আছে না এই নিচতলায় থাকে মালদার পাটি কবে আসছে দুই মাস হবে দুই মাস হয়ে গেছে আর আমি এখনো জানি না হ্যাঁ বেটাই সব কিছু তোর জানতে হবে নাকি তুই যা আমাকে একটু দেখতে হবে বিষয়টা কি দেখবি আরে পারে নতুন আসছে কোনো সাহায্য সহযোগিতা লাগতে পারে না তুই বোকা নাকি বেটা ওর সাহায্য লাগে তোর কাছে চাইবে কেন আরে আমি পাড়ার ছেলে না আমার কাছে তো চাবে একটা সুন্দরী মেয়ে আমার মতো হ্যান্ডসাম ছেলের কাছে তো সাহায্য চাবে তোর মতো কালা বন্ধুর কাছে যাবে নাকি হ্যাঁ <laughs> এই দাঁত কালে আসলে কানের তিন আঙ্গুল নিচে একটা দেবো যাতে বললাম কানে যাচ্ছে না আচ্ছা, যা দেখিস তোর কানের তিন আঙ্গুল নিচে তো মাথায় কথা বলতে বেশি বলিস যা squeeze me excuse me excuse me अपना बाबा नाम की इस्माइल शाहिद ना शॉर्टर रोटी बिल्कुल कोई नहीं आश्चर्य সরি সরি সরি আমি আসলে ভুল করে ফেলেছি আপনাকে দেখে আমারই পরিচিত একজনের সাথে গুলিয়ে ফেলেছিলাম ঠিক আছে আজ আসি শুনুন বাইরে অনেক গরম একটু পানি পাওয়া যাবে ওয়াটার মানে কষ্ট হলে থাক আমি দোকান থেকে কিনে নেব আপনি দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি Thank you. The old man তাড়াতাড়ি বলেন আমি ভেরি বিজি জ্যোতির কাছে উকিল নোটিশ পাঠিয়েছে সাফকাত আরে আমি তো টেনশনে পড়ে গেছি জ্যোতি কারোর সাথে কোনো কথা বলতেছে না মানে আমি এখন কি করব কি বলবো কিছুই বুঝতে পারতেছি না তুই তাড়াতাড়ি বাসায় আয় জ্যোতি হ্যাঁ জ্যোতি জ্যোতি গাধার মতো চেঁচাইতেছিস কেন দরজা খোলা আছে ভিতরে এই এসব কি শুনতেছি কি শুনতেছিস তোরা সাক্ষাৎ ভাই নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে ছাড়াছাড়ি হয় নাই তবে হয়ে যাবে ও সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বললেই হলো আমার নাম পল্টু পল্টুর বোনকে ডিভোর্স দেবে আর পল্টু চুপচাপ বসে থাকবে পল্টু কিন্তু সব টলারেট করবে না টলারেট করবি না তো কি করবি কিছু একটা নিশ্চয়ই করব কি করবি ওই সাপকাত ব্যাটার কানে ধরে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিয়ে যাব এরপর পুরো স্টেডিয়াম একখান চক করে দেওয়াবো এরপরে স্ট্যাম্পের জায়গায় দাঁড়ায় করায় রেখে মোস্তাফিজকে বলবো এক ওভার বল করতে এসব পাওয়ার আমার আছে মারাত্মক সব লোকজনের সাথে আমার কালেকশন ওই কাঙ্কাটা রমজান ভাই আছে না দু সপ্তাহে দুই তিন দিন আমার সঙ্গে এক টেবিলে বসে চা খায় ডেঞ্জারাস কিসিমের লোক কবে যাবি তুই চক্কর খাওয়াতে বলতো আমি যাব দেখতে যদি যাইতে না পারি তাহলে উপতলা ভাই আছে না ওদের বাসা থেকে ক্যামেরাটা নিয়ে যাইস ভালো কিছু ছবি তুলে নিয়ে আসিস আমি দেখব ইন্টারেস্টিং দৃশ্য হবে এই জ্যোতি তুই আমার সাথে বয়সে ছোট তুই কি আমার সাথে সামহাও ফাইজলামি করতেছিস ফাইজলামি তো করতেছি কারণ আমি মারাত্মক ফাইজলামি মুডে আছি ফাইজলামি না করলে আমার পেটের ভাত হজম হইতেছে না হুম তোর এইসব কথাবার্তার জন্যই এইসব কথাবার্তার জন্য কারো সঙ্গে তোর অ্যাডজাস্ট হয় না জামার বাড়ি থেকে নক আউট করে দেয় তুই যাবি এখান থেকে ভাইয়া যা চলে যাচ্ছি কিন্তু আমার কথা তো বিশ্বাস হয়নি না তোকে বিশ্বাস করানোর জন্য একদিন এই মোস্তাফিজ আর কানকাটা রমজান ভাইকে বাসায় ডেকে এনে চা খাওয়াবো তখন দেখিস আমি ডেঞ্জারাস ম্যান আমার সঙ্গে বুঝে শুনে কথা বলবি কেউ বোধহয় জেনাস করে আমাকে বান মেরে দিয়েছে সেই সাথে বদিনও চালান করেছে যে কারণে ব্যবসা শুরুতেই ঝামেলা লেগে গেছে মানে আমার ছোট বোন জ্যোতি খুব ভালো মেয়ে ওর হাজবেন্ডের মেলা টাকা বেসিক্যালি ব্যবসার ক্যাপিটাল সেই দিতে চেয়েছিল কিন্তু এই বদজিনের কারণে আটকা হাজবেন্ডের সাথে ডিভোর্স খেয়ে গেছে এখন আমাকে টাকা কি দেবে সে নিজেই স্ট্রিট বেকার হয়ে গেছে হুজুর সব ঠিক হয়ে যাবে ঠিক হবে হুজুর হুম তুই টাকা পেয়ে যাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর বেয়াদবি মাফ আমার টাকা পয়সা লাগবে না ব্যবসাও লাগবে না আপনি খালি আমার এই ছোট বোন জ্যোতি ওর জন্য একটু খাস দিলে দোয়া করেন হুজুর যেন ওর সংসারটা ঠিক হয়ে যায় একটু একটু ভালো করে জ্বালালি দোয়া করবেন হুজুর ও খুব ভালো মেয়ে ওর কষ্ট আমি সহ্য করতে পারি না হুজুর দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবেন কই যাবেন এই তো সাত নাম্বার বাস স্ট্যান্ড 15 টাকা ভাড়া প্রত্যেকদিন 10 টাকা ভাড়া দিই আজকে পনেরো টাকা ভাড়া দিব কেন এই যে এই যে excuse me excuse me thank you আজ মনে হয় এদিকে একটা রিক্সার ধর্মঘট চলতেছে আপনি অন্য কোনো রিকশা পাবেন না ওটা নিয়ে চলে যান আপনি এখান থেকে জানতো ভাই প্লিজ আপনারা দেখলে না আমার মাথায় একদম রক্ত সব মাথায় উঠে যায় আমার কাছে এক্সট্রা পাঁচ টাকা আছে আপনি চাইলে নিতে পারেন মানে রিক্সাওয়ালা পনেরো টাকা চাইলো আপনার কাছে আছে দশ টাকা আপনি আমার কাছ থেকে আজকে পাঁচ টাকা ধার নিলেন কালকে আমি আপনার বাসায় গেলাম আপনি টাকাটা ফেরত দিয়ে দিলেন সাথে আপনি আমাকে এক কাপ চাও খাওয়ালেন চাটা বোনাস আমি আপনার থেকে কেন ধার করতে যাবো বলেন তো হুম আর আপনার কেন মনে হলো যে আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি দশ টাকা নিয়ে বেরোইছি না না দেখলাম যে আপনি রিক্সাওয়ালার সাথে অনেকক্ষণ ধরে বার্গেন করতেছেন মানে হয় না মাঝে মাঝে পকেটে একদম টাকা থাকে না empty pocket like a street burger এইখানে ভাড়া দশ টাকা আমি কেন পনেরো টাকা দিয়ে যাব oh so wide lady so wide I খবরদার খবরদার ইংরেজিতে কথা বলবেন না ইংরেজি আপনার মুখে অশ্লীল শোনায় অশ্লীল ঠিক আছে আর বলবো না from tomorrow only Bangla today ইংরেজি স্টপ আপনাকে না দেখতে অনেক সুন্দর লাগতেছে বুকের মধ্যে যেন দেখলে কেমন জানি করতেছে চলেন হ্যাঁ, দাঁড়া খবরদার আপার জন্য একটুও ঝাঁকি না লাগে যদি আপার ঝাঁকি লাগে তোর কানের তিন আঙ্গুল নিচে কিন্তু পটাশ করে মারবো এক শট যা আপা এটা দিয়ে ঢেকে নিয়ে যা নাহলে স্কিন বার্ন হয়ে যেতে পারে রোদে এটা ঢেকে নিয়ে যা little sister oh little sister little sister বল কাল রাতে তোকে বিরক্ত করার জন্য আমি সরি আসলে কাল রাতে তোকে আমি অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি এখন মাইন্ডটা হ্যাপি স্যাড লাগতেছে ভিতরে অনেক পেন হচ্ছে তুই যদি আমার বড় হতি আমি যদি একটু ছোট হতাম মানে অনেক ছোট তাহলে তোকে কিন্তু আমি জড়ে ধরে বেগু করে কাটে ফেলতাম কিন্তু আমি তো ছোট না I have a grown up side না না গ্রোন আপ ম্যান সে কারণে কাঁদতেও পারতেছি না এই বড় হওয়ার অনেক যন্ত্রণা বুঝলি কিছু বলতেছিস না কেন আমি আরো একটা কাজ করেছি তোকে বলি বলবো তোকে আমি একটা থিসিস করে বের করেছি যে তুই যে এই বাসায় আসিস তাতে এই বাড়িতে কি কি উপকার হবে সেটা একটা বের করেছি তোকে বলি চল চল চল না পয়েন্ট নাম্বার ওয়ান এই বাড়িটা একটা শ্মশানের মতো ছিল এত বড় একটা বাড়ি শুধু বাবা আর আমি ভাব অবস্থাটা একটা মেয়ে মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা ছেলেদের হোস্টেল মনে হয় হয় না বল কি ম্যামদার মতো হুম হুম হুম করতেছিস চল আমি রিসার্চ করে বের করেছি সমস্ত মন্দের একটা করে ভালো দিক আছে তুই যে এখানে এসেছিস তার কম করে হলে দুইটা ভালো দিক আছে আমি সব পয়েন্ট আউট করেছি তোকে সব শুনতে হবে শোন না লিটল সিস্টার তোকে একটা কথা বললে তুই কি কষ্ট পাবি না বল তোর হাতেও তো কোনো টাকা পয়সা নেই তোর একটা হাত খরচ আছে না তুই যে পরশুদিন আমাকে পাঁচ হাজার টাকা দিলি টাকাটা ধরা রয়েছে ওখান থেকে আমি মাত্র তিনশো একুশ টাকা খরচ করেছি টাকাটা তুই রাখ তোর কাজে লাগতে পারে কি হলো কথা বলতেছিস না কেন এই জন্য আমি মেয়ে মানুষ সহ্য করতে পারি না কোথায় কোথায় Seven, two, কাজে লাগবে ভাই এই যে ভাই শোনেন ভাই আপনার সাথে না আমার একটু কথা আছে অবশ্যই অবশ্যই তাহলে চলুন আমরা কোনো একটা কফি শপ টপ গিয়ে বসি না না কফি শপ লাগবে না আমার কথা এইখানেই শেষ হয়ে যাবে আপনি শুধু প্লিজ আমি যখন কথা বলবো আপনি একটু মন দিয়ে আমার কথাটা শুই না আর প্লিজ ভুলভাল ইংরেজিতে কথা বললেন না নেভার নো নো আপনার নাম কি আমার নাম পল্টু অবশ্য আপনার নাম আমি জানি সুন্দর নাম দেখলে কেমন বেঁধে ফেলতে ইচ্ছা করে বারণ মিস্টার পল্টু ভাই আপনি কি চান না আপনি আপনাদের পাড়ায় থাকি এটা কি ধরনের কথা কেন চাইবো না তাহলে আপনি আমার বাসার সামনে এরকম মূর্তির মতো দাঁড়ায় থাকেন কেন বলেন তো হ্যাঁ একটা ইয়াং মেয়ের বাসার সামনে এরকম দাঁড়ায় থাকলে পাড়া প্রতিবেশী কি মনে করবে বলেন তো হ্যাঁ এই তো কালকে বাড়িওয়ালা আমার বাবাকে আপনার কথা বলছে ছি ছি ছি ছি ছি লজ্জায় আমার মনে হয়েছে আমি একদম মাটিতে মিশা যাই ছি ছি ছি ছি ছি এখন তো আমারই মনে হচ্ছে আমি লজ্জায় মাটিতে মিশে যাই আপনার কোথাও একটা বিগ মিস্টেক হচ্ছে আমি তো আপনার জন্য দাঁড়ায় থাকি না আসলে এই রাস্তায় দাঁড়ায় থাকা আমার একটা নেশার মতো আমার খুব ভালো লাগে রাস্তায় দাঁড়ায় থাকতে আই লাভ স্ট্যান্ডিং অবশ্য আপনার বাসার সামনে দাঁড়ায় থাকাটা নিতান্তই একটা কো ইনসিডেন্ট বলতে পারেন নেশা না আমার বাড়ির সামনে নেশা না করলে হয় না ভাই অন্য জায়গায় গিয়ে নেশা করেন প্লিজ ওকে আর আমার বাড়ির সামনে আপনাকে আর দাঁড়াইতে হবে না ওকে ব্রাদার শুনুন শুনুন please please no calling brother আপনার মুখে বিরাদার ডাকটা শুনে মাইন্ডটা হেভি স্যাড হয়ে গেল এই তো কি সুন্দর হাসি আমার পর এখন আপনার আর কোনো রাগ নেই না ভাই এটা কি ধরনের কথা বলেন তো হ্যাঁ আমার মন খারাপ হইলো সেটা না বলে আপনি বললেন আমার মাইন্ডটা হেভি স্যাড হয়ে লোকের এটা এটা কোনো কথা আচ্ছা আচ্ছা আর বলবো না আমি জানি আপনি বলবেন আপনি কক রোমান্টিক ফিলিং চাচি ফালতু কথা ইষ্ট আরে বললো তো কম্পিউটারগুলো সারাই দেবে আর ওরা যদি সারাই না দেয় আমরা সারাই নেব কত টাকা লাগবে ম্যাক্সিমাম ধর পঞ্চাশ হাজার টাকা যে দশ লাখ টাকা খরচ করতে পারে সে আরও পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারবে দোস্ত লোকেশন টোকেশন মিলায় বিজনেসটা বাম্পার যাবে দিলি তো ফিলিংসটা নষ্ট করে বাম্পার যাবে আমি জানি তাহলে সমস্যা কোথায় দশ লাখ কেন আমার পকেটে এখন দশটা টাকাও নেই স্ট্রিট বেগারের কন্ডিশন আমার সাথে অনেক বেটার আমার সাথে অনেক বেটার হয়েছে ভাই তাহলে বললি কেন যে টাকার অ্যারেঞ্জ আছে ছিল এখন নেই মানে কি মানে খুবই সিম্পল মাই লিটল সিস্টার সে তো মিলিয়নিয়ার মানে তার হাজব্যান্ড মিলিয়নিয়ার হাজব্যান্ডের টাকায় অনেক ফুটান্তিস করত আমাকে মাঝে মাঝে টাকা দিত সেই টাকা দিয়ে আমিও ফুটান্তিস করতাম বিজনেসের জন্য সে আমাকে দশ লাখ টাকা দেবে বলে ওয়ার্ড দিয়েছিল সে কারণে আমিও তাকে ওয়ার্ড দিয়েছি কিন্তু রিসেন্টলি তার হাজব্যান্ড তাকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে নক করে দিয়েছে সে এখন আমার মতো স্ট্রিট বেকার ব্রাদার অ্যান্ড সিস্টার স্ট্রিট বেকার কোম্পানির সদস্য এই ওয়াই লাফিং নো লাফিং বলছি না নো লাফিং করতেছেন nothing passing time and fresh oxygen eating ah fresh oxygen আপনাকে না আমি না করছি এরকম রাস্তার সামনে দাঁড়ায় থাকবেন না আপনার বাসার সামনে তো দাঁড়ায়নি দেখেন দেখেন এটা আপনার বাসার সামনের রাস্তা নাকি আপনার বাসার তো পাশের রাস্তায় ঠিক আছে থাকেন দাঁড়ায় সারাদিন দাঁড়ায় থাকেন আমি গেলাম এ, কোথায় যাচ্ছেন ভার্সিটিতে না আজকে ক্লাস নেই তাহলে কোথায় যাচ্ছেন সায়দাবাদ যাচ্ছি আমার খালার বাড়ি সায়দাবাদ যাচ্ছেন হোয়াট এ কোইন্সিডেন্ট আজকে তো আমিও সায়দাবাদ যাব বিশ্বাস হলো না না আরে আমার এক ওল্ড ফ্রেন্ড ভেরি ক্লোজ সে হঠাৎ করে ওই টাইফয়েড বাঁধিয়ে বসে রয়েছে আরে বেটা এই যুগে বাঁধাবি ক্যান্সার আলসার এইচআইভি তা না একটা টাইফয়েডের মতো ওল্ড ডিজিজ বাঁধায় রুমে ঘাপটি মেরে পড়ে রয়েছে এখন আমি গেলে সে মুক্তি পাবে তা আপনি যখন সায়দাবাদ যাচ্ছেন আপনার সাথে আমিও যাই দুজনে একসাথে যাই আমি আপনার সাথে কেন সায়দাবাদ যাবো দুজন আলাদা আলাদা যে কি লাভ বলেন টাকাও বাঁচলো তাছাড়া এত দূরের রাস্তা আপনার একটা সিকিউরিটি হলো মনে করেন একলা পেয়ে আপনাকে যদি কেউ ইফ চিটিং করে বসে ওয়াই লাফিং শোনেন বলেন আপনি যে অনেক মিথ্যা কথা বলেন এটা আপনি জানেন আপনার এই সায়দাবাদ আর বন্ধু টাইফয়েড সব মিথ্যা আমি যদি বলতাম আমি এখন কলাবাগান যাব আপনি বলতেন আমার একটা ফ্রেন্ড আছে কলাবাগান থাকে টাইফয়েড হয়েছে আপনি না গেলেই না তাই না শোনেন ভাই আপনার সাথে আমার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নাই বুঝছেন কিন্তু কেন জানি সকাল থেকে খুব কফি খাইতে ইচ্ছা করতেছে সাহেদাবাদ যাওয়ার আগে এক কাপ কফি খাওয়া যাইতে পারলে ভালো হতো তাই না আচ্ছা আপনার এইদিকে পরিচিত কোনো ভালো কফির দোকান আছে ভালো কফি বানান আচ্ছা, আচ্ছা। একটা জিনিসটা আমার খুব অবাক লাগে জানেন কি এই যে আপনি সারাটা দিন রাস্তায় দাঁড়ায় থাকেন আপনার কোনো কাজ কাম নাই কাজ কাম থাকবে না কেন অবশ্যই আছে আমার বিজনেস আছে বিজনেস আছে কিসের বিজনেস এই যে ধরো export import oh my god তাহলে তো আপনি অনেক ইজি থাকেন বিজনেস করে রাস্তায় দাঁড়ানোর টাইম পান থেকে আপনি বলেন তো মানে বিজনেসটা আমি চালাই আমি জাস্ট অর্ডার করি অর্ডার আমার এমপ্লয়ি আছে না আমি যদি কাজ করি তাহলে ওরা কাজ শিখবে কি করে বলেন তা তো ঠিকই সবার শেখার দরকার আছে আপনি যদি না শেখান তাহলে আপনার এমপ্লয়িরা কার কাছ থেকে শিখবে বলেন তবে বড় বড় কাজগুলো আবার আমাকেই দেখতে হয় সব কাজ তো আর সবাইকে দিয়ে হয় না যেমন ধরেন আমি কাল সিঙ্গাপুর চলে যাচ্ছি কিছু ইলেকট্রনিক্স গুডস কিনবো সাপ্লাই দেবো সাপ্লাই জিনিসগুলো তো দেখে শুনে কিনতে হবে আবার এই ধরেন সিঙ্গাপুরে একটা ইংলিশ টক করার ব্যাপার আছে ওটা তো আবার আমার এমপ্লয়ীদের দিয়ে হবে না আপনি আপনি কাছে সিঙ্গাপুর চলে যাচ্ছেন কতদিন থাকবেন ভাইয়া পনেরো দিনে কাজ শেষ হবে বলে মনে হয় না এক মাসও লেগে যেতে পারে আল্লাহ আপনার সাথে আমার এক মাস দেখা হবে না কি যে খারাপ লাগতেছে ভাইয়া আপনার সাথে আমার এক মাস দেখা হবে না আমার ভাবতেই ভাল লাগতেছে না না মানে আসলে হয়েছে কি মানে আসলে আমি চেষ্টা করলে অনেক তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো একটু ডাবল খাটতে হবে এই যা মানে এখনই তো খাটার বয়স না বলেন না না ভাইয়া আপনি এভাবে বলবেন না ঠিক আছে আপনি যান ভাইয়া এক মাসের জন্য আমার শত কষ্ট হলেও আমি মুখ বুঝে সহ্য করব কফির অর্ডারটা তো এখনো দেওয়া হলো না কফির অর্ডার দিয়ে আসি হ্যাঁ আপনি তো এখানকার ম্যানেজার জি আচ্ছা ভাই মানে দুই কাপ কফির দাম কত তিনশো টাকা তিনশো টাকা জি ভাই একটা ঝামেলা হয়ে গেল যে কি ঝামেলা মানে ওই বাসা থেকে আসার সময় হঠাৎ করে গার্লফ্রেন্ডের সাথে দেখা সে বললো কফি খাবে বাস কোনো কিছু হিসাব না করে চলে আসলাম আপনার কফি খাবে কিন্তু এখন দেখি যে পকেটে আছে মাত্র বিশ দুইশো দুইশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা কি করা যায় বলেন তো আপনি এক কাজ করেন গার্লফ্রেন্ডের কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নেন এটা আপনি কি কথা বললেন হ্যাঁ গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নেবো তবে পঞ্চাশ টাকা আমার একটা প্র্যাকটিস আছে না ঠিক আচ্ছা একটা করলে কেমন হয় আপনি বরং আমার কফির কাপে পঞ্চাশ টাকা না না ষাট টাকার কফি কম দিলেন আর দুশো পঞ্চাশ টাকা রাখলেন তার মানে পঞ্চাশ টাকার ঝামেলা শেষ লাভ হইলে আপনার দশ টাকা মানে কি পছন্দ হলো না বুদ্ধি তাহলে কাজ করেন আমার মোবাইলে টক টাইম আছে আপনার গার্লফ্রেন্ড আছে তো গার্লফ্রেন্ডের সাথে বা কারোর সাথে পঞ্চাশ টাকার কথা বল সোধবাদ হয়ে গেল ভাই আপনি যান আমি কমেন্ট পাঠিয়ে দিচ্ছি আপনার টাকা দেওয়া লাগবে এই ম্যানেজার সাহেব টাকা দেওয়া লাগবে এটা কি কথা আমি কি বেগার ফ্যামিলি স্যার নাকি হ্যাঁ যে টাকা নেবো না ধরেন দুইশো পঞ্চাশ টাকা এর পরের বার এসে বাকি পঞ্চাশ টাকা দিয়ে দেবো প্লাস দশ টাকা টিপস দিয়ে যাবো যান কপি নিয়ে আসেন যান মনটা না হঠাৎ করে হ্যাভি স্যাড হয়ে গেল কেন কি ওই যে বিদেশ চলে যাচ্ছি আমি আবার দেশ ছেড়ে একদিনও বাইরে থাকতে পারি না এক মাস কিভাবে থাকবো কি করবেন ভাইয়া বিজনেস তো থাকতেই হবে না ভাবছি যাবো না কি হবে এত টাকা পয়সা দিয়ে হ্যাঁ টাকা পয়সা ইজ দ্য ময়লা অফ দ্য হ্যান্ড যাই দেখি সন্ধ্যায় একবার পীর সাহেবের কাছে যাব উনি যদি অনুমতি দেন তো যাব আর অনুমতি না দিলে অফিসের কোনো কর্মচারীকে পাঠিয়ে দেবো এই পীর সাহেবটা আবার কে খুবই রেস্ট্রিক্টেবল একজন পার্সন কামের আদমি আপনি কি সবসময় আপনার এই পীর সাহেবের সাথে পরামর্শ করেন হ্যাঁ করতে হয় করতে হয় আপনার পরিকল্পনা থাকলে আমাকে বলবেন পিস সাহেবের কাছে নিয়ে যাব যদিও উনি মেয়ে মানুষের সাথে খুব একটা দেখা করেন না তারপরও আপনার জন্য একটা কষ্ট মষ্ট করে সিস্টেম বের করব আপনি বলে কথা আপনার পিস সাহেব কি করবে ভাইয়া আমার কলমে ফু পড়ে দিবে তারপর সেই কলম দিয়ে আমি লিখলে পরীক্ষায় পাস থাকবো তাই না ভাইয়া আপনি কি সামহাও আমার সাথে ফাইজলামি করার চেষ্টা করতেছেন আমার সাথে ফাইজলামি করেন ঠিক আছে কিন্তু পিস সাহেবের সাথে নো ফাইজলামি চলেন আজকে আপনাকে পিস সাহেবের কাছে নিয়ে যাই মনটা একদম ঠান্ডা বরফের মতো আমি জীবনেও যাব না আমার সমস্ত জিনিস ভাল লাগে না যত সব আদাইরা টাকা নেয়ার দাম কি বললেন আপনি এটা তবা করেন তবা করেন ইমিডিয়েটলি তবা করেন তবা না করলে কিন্তু আমি আপনাকে রেস্টুরেন্টে একা বসায় রেখে চলে যাবো জান কি হলো ড্যাব করে তাকে আছেন কেন যান আপনি কিন্তু অনেক যন্ত্রণা করতেছেন বাথন যন্ত্রণা আমি করতেছি না আপনি যন্ত্রণা করতেছেন আপনি যান যান আপনাকে এখন আমার দেখলাম আমার মেজাজ ঠিক মিটা হয়ে যাবে যান তাই আপনার লজ্জা নাই হ্যাঁ চলে যাবার হুমকি দিয়ে এখন আমার বৈশা আছেন যান কফিটা প্লিজ খেয়ে যাই অনেক টাকা দিয়ে কেনা কফি খাইতে হবে কফি আমি খাই নিব যা যা কি যা হ্যাঁ বল আসবো আয় আমি আয় <laughs> এই শপিং করলি গুড গুড কিন্তু প্রতিদিন কোথায় যাস একা একা শোন মেয়ে মানুষ একা একা বাইরে যাওয়া ঠিক না তোর একটা প্রোটেকশনের ব্যাপার আছে না আমাকে বলবি আমি তোকে প্রোটেকশন দিয়ে একদম স্কট করে নিয়ে যাব কি ব্যাপার ভাইয়া তোর কি টাকা পয়সা ধার লাগবে নাকি দেখ আগে থেকে বলে রাখছি আমি কিন্তু এসব দিতে পারবো না হুম এই তো দিলি মেজাজটা করে দিয়ে আচ্ছা আমাকে দেখলে কি তোর স্ট্রিট বেকার মনে হয় যে টাকা না চাইলে তো ভালোই এ লিটল সিস্টার তোকে না একটা কথা বলবো কি বলবি বল মানে কথাটা একটু লজ্জার ভেরি সাই ফিলিং হচ্ছে লজ্জার মানে বলে ফেল লজ্জার কি আছে লিটল সিস্টার কি ভাইয়া ঢং না করে তাড়াতাড়ি বলে ফেল কি আমার না তোমরা কি আমার না একটা মেয়ের সাথে সাটেনলি ভাব হয়ে গেল না মানে হয় না মেয়েটা ভালো পড়াশোনা জানা মেয়ে আমার মতো ডিপ অ্যান্ড ডাম্প না তোর সাথে একটা মেয়ের ভাব হয়ে গেল ওই মেয়ের তো মাথায় সমস্যা আছে না মানে এখনো ভাব পুরোপুরি হয় নাই তবে হওয়ার লাইনে আছে রিসেন্টলি হয়ে যাবে কি করে বুঝলি আমি আর ওই মেয়ে একটা কফি শপে বসে হেভি কফি খেলাম তুমি আর ওই মেয়ে বসে একসাথে কফি খেলি না না ঠিক তা না কিরকম মানে কফি কিনেছিলাম দু কাপ ভালোই গল্প হচ্ছিল সাটেনলি মেয়েটা সেন্টিমেন্টাল খেয়ে গেল আমাকে ঘাট ধরে কফি শপ থেকে বের করে দিল তোকে মেয়েটা ঘাট ধরে কফি শপ থেকে বাইর করে দিল হ্যাঁ এই জন্য এই জন্য আমি মেয়ে মানুষ দুই চক্ষে দেখতে পারি না একটা সিরিয়াস টপিক এর মধ্যে ফিক করে লাফিং যত সব ফালতু লাফিং আচ্ছা আচ্ছা আচ্ছা ভাইয়া নো লাফিং আর না ঠিক আছে তুই একটা কাজ করবি ভাইয়া তুই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসবি হুম আমি মেয়েটাকে দেখবো খুব ইন্টারেস্টিং মনে হইতেছে তোকে দেখতে হবে কেন হ্যাঁ, দেখবো যে মেয়ে তোকে ঘাট ধাক্কা দিয়ে কফি শপ থেকে বাইর করে দিতে পারে সে তো খুব সাহসী ওকে দেখতেই হবে নিয়ে আসিস ঠিক আছে আজকে কেন আসছেন আর আজকে তো শুক্রবার না যে আপনি বাবাকে পাবেন আমি তোমার কাছে এসেছি আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন কেন আপনার এত বড় সাহস আপনি আমাকে তুমি তুমি করে বলেন তুমি আমার সে বয়সে ছোট হবা তোমাকে তুমি করে বললে নো রং এভরিথিং রাইট খবরদার ইংলিশে কথা বলবেন না ইংলিশ আপনার মুখে একদম অশ্লীল শোনায় ঠিক আছে বলবো না শোনো মেয়ে আমি যেমন তোমার দু চার দশটা কথা রাখতেছি তোমাকে আমার কয়েকটা কথা রাখতে হবে কি কথা তোমাকে এখন আমার সঙ্গে একটু বেরোতে হবে মরে গেলেও না আমার কালকে এক্সাম আমি জীবনে এখন বাইরে হবো আরে দু চারটে পরীক্ষায় ফেল করলে এমন কিছু যায় আসে না আমাকে দেখো ইন্টারমিডিয়েটে পাক্কা তিনবার ডাব্বা মেরেছি কিন্তু কিছু হয়েছে এখন ব্যবসা করব কিছু হয় নাই কোথায় যেতে হবে my sister my dearest sister sorry আবার ইংরেজি বলে ফেললাম আমার বোন তোমাকে দেখতে চাইছে আমার বোনের কাছে যাবে আপনার বোন আমাকে দেখতে চাইছে মানে আর আপনার বোন দেখতে চাইলে আমার যাইতে হবে উনি কি কুইন ভিক্টোরিয়া এটা কি ধরনের কথা হ্যাঁ তুমি আমার সাথে বেয়াদবি করো আই টলারেট কিন্তু আমার বোন সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবা তো আই নো টলারেট আমি টলারেট করবো না ডিভোর্সের ডিসিশনটা কি ফাইনাল আর একটা বার ভাইবা দেখলে না মা না না না হস একটু কথা বলি আমি জানি তোদের বনিবনা দিতেছে না কিন্তু কি নিয়ে ঝামেলা সেটা জানি না জানলে একটু হেল্প করতে পারতাম বাবা আমি এগুলো নিয়ে কথা বলতে চাইতেছি না তোর ফুপু ফোন দিছিল কাল তোর ডিভোর্সের ব্যাপারটা যদি ফাইনালি হয় তাহলে তোর ফুপু তোর সাথে একবার দেখা করতে চায় কেন মানে মানে সাপ কাতের সাথে তোর বনা হইতেছে না তার মানে তো এই না যে কারোর সাথেই বনবে না তুই আরেকবার একটু ভাব সারা জীবন একা থাকবি তার সে তোর ফুপু বলতেছিল ওই একটা ছেলের কথা বাবা আমার এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিভোর্স পর্যন্ত হয় নাই আর তোমরা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিছো নতুন ছেলে এইটা পল্টু ভাইদের আশা আপনি কোল্টু ভাইয়ের বোন জি তো আপনি আমাকে আপনি করে বলবেন না আপু আমাকে তুমি করে বলবেন আমার নাম বাঁধন আর আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন ও আপনি মানে মানে তুমি তুমি বাঁধন তোমার সাথে ভাইয়ার ভাব হয়েছে না হ্যাঁ তুমি সে মেয়ে হ্যাঁ মানে তুমি ভাইয়াকে রেস্টুরেন্ট থেকে বের করে দিছিলে না <laughs> না আপু আসলে ওইরকম কিছু না হ্যাঁ, আসো আসো ভিতরে আসো তোমার সাথে আমার অনেক কথা আছে